হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব অনলাইনে কিভাবে আপনারা এনআরটির জন্য আবেদন করতে পারেন তো এখন বর্তমানে যে একটা পরিস্থিতি পরিস্থিতির মাধ্যমে দেখা যায় যে কি আপনার এলাকায় কোনো হালনাগাদের জন্য আসছে না এখন আমরা কিভাবে হালনাগাদ করবো সে চিন্তা সবসময় সবার মাথায় থাকে তো আমি আজকে দেখাবো আপনাদেরকে কিভাবে আপনারা অনলাইন থেকে হালনাগাদ করে নেবেন ঠিক আছে তো চলুন আজকে ওই কাজটাই দেখি আমরা প্রথমে এখানে টাইপ করব এনআইডিডাব্লিউ পরে সার্চ করবো করার পর এখানে যে ভোটার তথ্য এসছে ভোটার তথ্যতে যাব আমরা যাওয়ার পর দিয়ে আমাদের এখানে অপশানস আসবে নতুন নিবন্ধন ওকে তো আমরা নতুন নিবন্ধন যাব যাওয়ার পর দিয়ে এখানে অনেকগুলো অপশানস লেখা আছে এগুলো ভালোভাবে পড়বেন আপনারা পড়ার পর দিয়ে তারপরে আপনারা এখান থেকে আমি রাজি ও নিবন্ধন ফর্ম পূরণ করতে চাই এখান থেকে অ্যাপ্লাই করবেন এখানে আপনার প্রথমে দিতে হবে নাম ঠিক আছে তো আমার যে আমি ফর্মটা পূরণ করছি সেই নামটা আমি এখানে লিখবো এখানে ডেট অফ বার্থ দিতে বলেছে শূন্য নয় উনিশ আটানব্বই ওকে তো এখানে যে খালি ঘরটা আছে এখানে জায়গায় একটা ক্যাপচা আছে ক্যাপচাটা আমরা দেবো এখান থেকে টা দেওয়ার জন্য এখানে ক্যাপচা আছে থ্রি সিক্স বি ডাব্লিউ দেন তো আপনাদের যে ক্যাপচাটা থাকবে সেই ক্যাপচাটা আপনারা এখানে বসিয়ে দেবেন বসিয়ে দিয়ে এখানে বাতিল দেবেন না অবশ্যই যদি বাতিল দেওয়া হয় তাহলে বাতিল দিয়ে দেবেন আর যদি বহাল থাকার দরকার হয় তাহলে বহাল দেবেন কারণ আপনারা যদি ভুল হয় তাহলে আপনারা বাতিল করবেন ঠিক আছে ভুল যদি না হয় তাহলে এখানে দিবেন বহাল ওকে সঠিক মোবাইল নাম্বার এখানে আমি মোবাইল নাম্বার দেবো ওকে তো মোবাইল নাম্বারটা আমি অবশ্যই হিডেন করে দিচ্ছি বার্তা পাঠাবো এখন এখন আমার এখানে একটা কোড আসবে সেই কোডটা আমি এখন এটাতে বসাবো ঠিক আছে নব্বই বারো ছাপ্পান্ন ওকে তো এখানে আমার কোডটা দেওয়া হয়ে গেছে আমি এখানে বহাল দেবো বহালে দেওয়ার পর দিয়ে এখানে ইউজার নেম দিতে বলছে তো আমি আমার একটা ইউজার নেম দেবো কমপ্লিট তো এখানে আমার প্রোফাইল চলে এসেছে প্রোফাইল এখানে হচ্ছে যে কি আপনার প্রোফাইল ঠিক আছে এখান থেকে এখানে দেখাচ্ছে এই যে শরীফা খাতুন আপনার হোয়াট আপডেট দেওয়া কমপ্লিটলি বিস্তারিত প্রোফাইল ঠিক আছে তো বিস্তারিত আমি এখন যাওয়ার পর দিয়ে দেখা যাচ্ছে এখানে পিতার তথ্য মাতার তথ্য এই তথ্যগুলো আমার লাগবে তাহলে এখানে যাব আমি এডিটে ঠিক আছে এডিটে যাওয়ার পর দিয়ে আমি সব কিছু পূরণ করবো তো এডিটে যাওয়ার পরে দেখেছে এখানে বাংলায় নাম ঠিক আছে তো বাংলায় নাম যেটা সেটা আমি লিখবো এখানে ওকে এখানে লিঙ্গ চাইছে লিঙ্গ মহিলা তারপর রক্তের গ্রুপ রক্তের গ্রুপ তো অবশ্যই পজিটিভ জন্ম নিবন্ধন নম্বর আমি এখানে জন্ম নিবন্ধন নাম্বারটা দিয়ে দেব ওকে পঞ্চাশ আচ্ছা তাহলে আমার এখানে এটা দেওয়া শেষ এখানে জন্মস্থান দিয়েছে জন্মস্থান হচ্ছে আমার এখানে ওর জন্মস্থান দিছে পিতার এনআইডি কার্ডের নাম্বার তারপর আমরা এখন এখানে যে পিতার এনআইডি দিছে ওইটা আমরা এখন এখানে দিয়ে দেবো ওকে উনিশ সাতষট্টি পঁয়ত্রিশ তেরো একুশ পঞ্চাশ পঁয়ত্রিশ তেরো একুশ পঞ্চাশ এখানে দুই চারো চারটা শূন্য চার তিন চার উনিশশো সাতষট্টি পঁয়ত্রিশ তেরো একুশ পঞ্চাশ চারটা শূন্য চার ওকে তো এখানে আমাদের এটা দেওয়া হয়ে গেছে এখন এখানে হবে মাতার নাম ঠিক আছে তো এখানে মাতার এনআইডি কার্ডের নাম্বার দেওয়া হয়ে গেছে ঠিক আছে এখানে চাইছে বড় ভাই বোনের তথ্য এখানে বড় ভাই বোনের তথ্যের ভিতরে আমি দিলাম বড় বোন এখানে বড় ভাই বোন যেই হোক তার এনআইডি হবে nine one zero, sorry, nine one zero, one four one, four six one four, তো আমরা এখানে বড় বোনের এনআইডি দিয়ে দিলাম ঠিক আছে তো বৈবাহিক অবস্থা বিবাহিত বিবাহিত প্রথম এখানে এনআইডি কার্ডের নাম্বারটা দেবো four, six, five, seven, nine, six. তো এখানে এনআইডি কার্ডের নাম্বার দেওয়া হয়েছে হওয়ার পর দিয়ে আমি এখন পরবর্তীতে যাব ঠিক আছে কারণ আমার এখানে টোটাল তথ্য দেওয়া কমপ্লিট তাহলে এটাতে আর কোনো কাজ নেই আমার এখন আছে যে আমি পরবর্তী তথ্যতে যাব এখানে আছে যে শিক্ষাগত যোগ্যতা ঠিক আছে তো অসমর্থতা এনএসের দৃষ্টি প্রতিবন্ধী আমাদের প্রতিবন্ধী শারীরিক প্রতিবন্ধী দুইটার এক একটাও না ঠিক আছে শনাক্ত চিহ্ন নেই তিন নম্বর ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট নম্বর ধর্ম ধর্ম হচ্ছে ইসলাম ওকে telephone number যদি থাকে তো আমাদের এগুলো আছে যে কে যতটুকু দেওয়ার দরকার ছিল ঠিক আছে ততটুকু দিয়ে দিয়েছি আমরা এখন পরবর্তী এখানে বাংলা অক্ষরের সাথে এই চিহ্নগুলো গ্রহণযোগ্য এখানে বলছে ঠিকানা অবস্থানরত দেশের নাম বাংলাদেশ বিভাগ চট্টগ্রাম জেলা খাগড়াছড়ি উপজেলা খাগড়াছড়ি সদর পৌরসভা ওকে সিটি পৌরসভা এখানে ইউনিয়নের জায়গায় ইউনিয়ন নয় ওয়ার্ড নম্বর আছে নয় তারপরে এখানে মৌজা হচ্ছে এতদিন মুসলিমপাড়া ইউনিয়নের ওয়ার্ড নম্বর নয় গ্রাম রাস্তা চল্লিশ ডবল জিরো পোস্ট অফিস খাগড়াছড়ি সদর খাগড়া ছড়ি খাগড়াছড়ি সদর এখানে হোল্ডিং নাম্বার আছে আমার হোল্ডিং নাম্বার একশো বিশ ওকে তো আমি এখানে হোল্ডিং নাম্বারটি দিয়ে দিচ্ছি তো আমার কাছে পোস্ট করে দেওয়া হয়ে গেছে অলরেডি তারপরে একবার চেক করে নিই খাগড়াছড়ি পোস্ট কোড খাগড়াছড়ি পোস্ট কোড খাগড়াছড়ি সদর ডবল ফোর ডবল জিরো সরি ছেচল্লিশ হবে না এখানে চুয়াল্লিশ হবে ডবল ফোর ডবল জিরো ওকে নির্বাচনী এরিয়া হচ্ছে আমাদের এপি ব্যাটালিয়ান ওকে তা এখানে অন্যান্য তথ্য অন্য তথ্য হলে এখানে অন্য তথ্য আর কি হবে তথ্য হচ্ছে দেখি api sering ini yang masih parah kagak sering sodor書いてかな線とかオバロンスシャドウとか普通にでヘッドブラウンラズリシャドウ 10 nasabah oke okay, 10 nasabah manuat terus terus double four three double four double zero তাহলে আমরা এখন পরবর্তী অংশে চলে যাব শুধুমাত্র ইংরেজি সংখ্যা গ্রহণযোগ্য এখানে সরি শূন্য নয় কাগজপত্রের প্রয়োজন নেই নথি সরবরাহ করুন এবং পরবর্তী স্টেপে যেতে বলছে আপনার পরবর্তীগুলো নিশ্চিত করে সাবমিট করুন তো এখানে কি বলছে নিশ্চিত করে আপনার পরবর্তী পরিবর্তনগুলো নিশ্চিত করে সাবমিট করুন ওকে শরীফা খাতুন শরীফা খাতুন মহিলা ক্লাস তারিখ জন্ম তারিখ স্থান এত শহীদুর রহমান শহীদুর রহমান মৌলা মনোয়ারা বেগম মনোয়ারা বেগম ডেকাত সাবিহা খাতুন বিবাহিত এনআইডি কার্ডের নাম্বার ওকে ডাউনলোড তো ফ্রেন্ড আমাদের যে অ্যাপ্লাইটা দরকার ছিল সেই অ্যাপ্লাইটা কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে অ্যাপ্লাই হওয়ার পর দিয়ে এখন আমরা এটা ডাউনলোড করে নেব ডাউনলোড করার পর দেখুন আমার এখানে আসছে যে কি আপনার পিডিএফ এসে আছে আমি আমাদের এখানে আর কিছু বাকি নেই তো যদি বাকি থাকতো তাহলে অবশ্যই লেখা থাকতো <clears throat> আমাদের নিবন্ধনটা টোটাল কমপ্লিট ওকে ওকে বন্ধুরা আজকে তাহলে এতটুকু ছিল আপনাদের সাথে আমি এটা যে অ্যাপ্লাইটা করার সময় আপনাদের সাথে শেয়ার করলাম অবশ্যই যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং আপনার যদি কোনো কাজে লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং কি লাইক কমেন্ট করতে মিস করবেন না কখনো থ্যাংক ইউ